के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये ही चला है रे उम्र का ये ताना वाना समझ न पाए रे शोभा पे जो मोह माया नमक लगाए रे देखे न भाई न न जाए रे दिशा দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে সনে যার ভালোবাসা আরে যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো ফুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি कोई सिंध लागे लागे रे लागे मगर मगर वारी वारी जिया कोई उछाले जिया नहीं गेंद लागे लागे रे लागे माटी कोई चंदन सा माथे पे सजाए रे शोभा पे जो मोह माया नमक लगाए रे মনটা রে